মা একটু ঘুরে আসছি বাইরে থেকে এখন লকডাউন চলছে বাইরে যেও না আমাদের করোনা ভাইরাস হবে না আমাদের শরীরে শক্তি আছে আমি আসছি মা হ্যাঁ বল হুম বাড়ি এলাম না না এখন কিছু খাবে হ্যাঁ মা ভাই ভাই মায়ের কি হয়েছে দাঁড়াও মাকে ছুঁয়ো না মাকে করোনা ভাইরাস হয়েছে মনে হচ্ছে স্বাস্থ্য দপ্তরে ফোন করো আমি একই কি করলাম বাইরে কেন গেলাম মায়ের কথা কেন শুনলাম না